হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন ইতিমধ্যে কোর টোকেন মাইনার অনেকে যুক্ত হয়েছেন আমার চ্যানেলে আমি বুঝতে পারছি আপনাদের কমেন্ট আপনাদের রিয়্যাক্ট দেখে আমার ভিডিওতে সেই সাথে সাথে অনেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়েছেন সেখানেও আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাশন করছেন কোর বিষয়ে সেই জন্য আমার মনে হলো যে টাইম টু টাইম আপনাদেরকে আপডেট করাটা আমার একটা দায়িত্ব কোর বিষয়ে কি আপডেট কখন আসছে আজকে আমি যে আপডেটটা আপনাদেরকে দিতে চলেছি ইতিমধ্যে বেশ কয়েকটা এক্সচেঞ্জে কোরের ট্রেডিং শুরু হবে এরকম ঘোষণা এসছে ঘোষণাটা যেমন তেমন জায়গা থেকে নয় কোরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আমরা পেয়েছি এবং সেই এক্সচেঞ্জের যে এক্সচেঞ্জ যেটা শুরু করবে ট্রেডিংটা সেই এক্সচেঞ্জের অফিসিয়াল ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকেও কিন্তু আমরা ঘোষণা পেয়েছি যে কোরকে ইউএসডিটি পেয়ারে খুব তাড়াতাড়ি ট্রেডিং শুরু হবে ডেটটাও জানিয়ে দেওয়া হয়েছে আট তারিখ থেকে অর্থাৎ কোর টিম কোরের কোর টিম যখন বলেছে যে তারা কোরটাকে উজ্জ্ব দিবে যেদিনে আট তারিখে আটই ফেব্রুয়ারি সেই দিনেই কিন্তু এইসব এক্সচেঞ্জগুলা এই টোকেনটার যে ট্রেডিং রয়েছে ইউএসডিটি পেয়ারে সেটা শুরু করবে বেশ কয়েকটা এক্সচেঞ্জ রয়েছে এই তালিকায় তার মধ্যে রয়েছে Huobi Global Gate dot IO MEXC এছাড়াও আরও বেশ কয়েকটি এক্সচেঞ্জ কিন্তু এই ট্রেডিংটা শুরু করবে তবে আমি আপনাদেরকে প্রেফার করব যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনারা গেট ডট আইও এবং এমইএক্সি e থেকে ট্রেডিংটা করতে পারেন কারণ এটা মোটামুটি আমাদের জন্য নিরাপদ আমাদের দেশে এর কোনো রেস্ট্রিকশন নেই আমার দর্শক বন্ধুদের মধ্যে এবং যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন যে আপনাদের এই এমএক্স অথবা গেট ডট আইওতে অ্যাকাউন্ট নেই তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওটা আপনি যদি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলে আইসি ভেরিফাইড করে নিতে পারবেন এমএক্সিতে কী করে অ্যাকাউন্ট খুলবেন তার একটা ভিডিও আমি ইতিমধ্যে আগেই দিয়ে রেখেছি আপনারা আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনি এমএক্সিতে একটা অ্যাকাউন্ট করতে পারেন তবে গেট ডট আইওতে অ্যাকাউন্ট করতে গেলে আজকের ভিডিওটা দেখতে হবে আপনার ভালো হবে গেট ডট আইওতে যদি আপনি এই কোরটাকে ট্রেডিং করেন তবে আপনি এই গেডোটাই এবং এমএক্সি যে এক্সচেঞ্জেই ট্রেডিং করেন না কেন কোরের বা যে কোনো কয়েনের ক্রিপ্টো কয়েন টোকেনের তার আগে অবশ্যই কেওয়াইসি ভেরিফাই করে নেবেন আজকের ভিডিওটা আমি দেখিয়ে দেবো শুধু গেট ডট যে এক্সচেঞ্জটা রয়েছে সেটাতে আপনারা কী করে নতুন অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা সেটাতে কেওয়াইসি ভেরিফাই করবেন ভিডিওতে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি যে যে ভাষায় আমি উপস্থাপন করেছি অ্যাকাউন্ট করার প্রক্রিয়াটা আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে যদি আসলেই তাই হয় আমার প্রচেষ্টাটা যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না যদি আপনি চান যে ভিডিওটা শেয়ার করলে আপনার কোনো বন্ধুর উপকার হবে সেটাও আপনি করে দিতে পারেন আর যারা ইতিমধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন চলুন আর কথা না বলে মোবাইল স্ক্রিনে গিয়ে মূল কাজটা দেখিয়ে দিই প্রথমেই চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানেই Gate dot IO registration link লেখার পাশে একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করার পরে স্ক্রিনে আপনারা যেরকম একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছেন এই ওয়েব পেজটা আপনার সামনে খুলে আসবে এটা হচ্ছে সাইন আপ পেজ এখানে আপনারা দুইভাবে সাইন আপ করতে পারবেন একটা হচ্ছে ইমেল সাইন আপ একটা হচ্ছে ফোন নাম্বার সাইন আপ আমি আপনাদের রিকমেন্ড করব ইমেল দিয়ে সাইন আপ করার জন্য কারণ এটা বেশি সিকিউর প্রথম খালি ঘরটাতে আপনার একটা ভ্যালিড ইমেল দিয়ে দিবেন যেটা ওপেন থাকে ইমেল দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার জায়গা পাবেন সেই জায়গাতে আপনি আট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন রেফারেল আইডির জায়গায় বাই ডিফল্ট আমার রেফারেল আইডি দেওয়া থাকবে ঠিক তার নিচে ইউজার এগ্রিমেন্ট দেখতে পাবেন এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটা টিক মার্ক চলে আসবে এটা আসার পরে সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পরে একটা রোবট ভেরিফিকেশান আসবে রোবট ভেরিফিকেশানটা করে নিতে হবে যদি আপনি রোবট ভেরিফিকেশান করতে না পারেন কিভাবে এটা ভেরিফাই করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন আমাকে কার সিলেক্ট করতে বলেছে আমি যে কয়েকটা ছবিতে কার আছে সে কয়েকটা ছবি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করে দিলাম ভেরিফাইতে ক্লিক করলে আপনার রোবট ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সাইন আপের জন্য সেই ইমেইলে একটা কোড গেছে সেই কোডটাকে আপনাকে নিয়ে আসতে হবে এবং এইখানে এই ঘরগুলোতে বসিয়ে দিতে হবে তার জন্য চলে আসবেন আপনার ইমেইল ইনবক্সে ইনবক্সে এসে গেট ডট আইও থেকে আপনাকে যে মেইলটা পাঠানো হয়েছে সেটা ওপেন করবেন ওপেন করলে দেখতে পাবেন আপনাকে একটা কোড দেওয়া হয়েছে এই কোডটা এখান থেকে নিয়ে যাবেন নিয়ে এসে এখানে যে ঘর খালি ঘর আপনাকে দেওয়া হয়েছে এই ঘরে কোডগুলো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি এখান থেকে ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবার আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপসে সেখানে গিয়ে লিখবেন গেট ডট আইও লিখে সার্চ করলে দেখবেন গেট ডট আইও যে অ্যাপসটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সামনে চলে এসছে এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে গেট ডট আইওকে ওপেন করবেন এখানে আপনাকে প্রথমে যে টিউটোরিয়ালগুলো দেখাবে সেগুলোকে সব স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পরে আপনাকে গেট ডট আইওর মেইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে ড্যাশবোর্ডে আসার পরে ঠিক বাম পাশে উপরে কোনায় একটা মানুষের আইকন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে একটা মেনু বার চলে আসবে এই মেনু বারের ঠিক উপরে লেখা থাকবে log in slash sign up আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে লগ ইন পেজে নিয়ে আসা হবে এখানে আপনি প্রথমে যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করতে হবে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন লগ বাটনটা এনাবেল হয়ে গেছে লগ বাটনে ক্লিক করে দিবেন এবার আবার আপনাকে ইমেইল ভেরিফাই করতে হবে আপনার যে মেইলটা আপনি দিয়েছেন সেটাতে একটা কোড গিয়েছে আগের মতোই ইমেইলের ইনবক্সে চলে যাবেন কোডটাকে কপি করে এনে এখানে বসিয়ে দিবেন কোড বসিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি লগ হয়ে যাবে লগ হয়ে গেলে আবারও বাম পাশে থাকা মানুষের আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন অনেকগুলো অপশন তার মধ্য থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সিকিউরিটি সেন্টার ঠিক তার পাশে লেখা দেখবেন হ্যাভ নট কে সিট এই সিকিউরিটি সেন্টারে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে একটা পপ আপ আসবে এখানে লেখা থাকবে ভেরিফাই নাও এই বাটনটাতে ক্লিক করবেন দুইটা অপশন আছে একটা হচ্ছে এন্টারপ্রাইজ ভেরিফিকেশন একটা ভেরিফাই নাও বাটন দেখতে পাচ্ছেন আমরা শুধু ভেরিফাই নাও বাটনটাতে ক্লিক করব কারণ আমরা ইন্ডিভিজুয়াল ভেরিফিকেশন করব ক্লিক করার পরে প্রথমে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা কান্ট্রি সিলেক্ট করবেন প্রথম নামের প্রথম অংশ দিবেন দ্বিতীয় অংশ দিবেন এবং আইডি নাম্বার দিবেন যেটা দিয়ে আপনি এখানে ভেরিফাই করবেন কারণ একটু পরেই আপনার জাতীয় পরিচয়পত্র এখানে ছবি তুলে দিতে হবে আমি যেহেতু বাংলাদেশ থেকে তাই ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিলাম কান্ট্রি দিয়ে দিলাম বাংলাদেশ নাম প্রথম অংশ নামের দ্বিতীয় অংশ এরপরে আপনার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে সেই জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিয়ে ফিরে চলে যাবেন মেনুবারে মেনুবারে গিয়ে সিকিউরিটি সেন্টারে আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে যে তথ্যগুলো চাইবে সব কিছু দিয়ে দিবেন ফোন নাম্বার অ্যাড করে দিবেন ইমেল অ্যাড্রেস অলরেডি অ্যাডেড থাকবে মেইনলি এখানে খেয়াল করবেন আইডেন্টিটি ভেরিফিকেশান যে অপশনটা আছে এখানে লেখা থাকবে কে ওয়াইসি ওয়ান এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে হয়তো ইনস্ট্যান্টই দেখতে পাবেন আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম সেটা ভেরিফাই হয়ে গিয়েছে যদি আপনার এখানে আনভেরিফাইড থাকে তাহলে আপনার কেওয়াইসি অপশন টুটা এনাবেল হবে না আপনি একটু অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যে সেটা হয়ে যাবে আপনি কেওয়াইসি টু না করলে যে ট্রেডিং করতে পারবেন না এরকম কিছু নয় শুধুমাত্র কেওয়াইসি ওয়ান কমপ্লিট করেই আপনি এক লাখ ইউএসডিটি পর্যন্ত তো উইথড্র করতে পারবেন তারপরও যদি মনে হয় যে আপনার আরও বেশি এখান থেকে উইথড্র করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই কেওয়াইসি টুটা করে নেবেন এটা হচ্ছে অ্যাডভান্স ভেরিফিকেশন তারপরে কেওয়াইসি থ্রি অ্যাড্রেস ভেরিফিকেশন এই সবগুলো করে নেবেন অ্যাডভান্স ভেরিফিকেশনের জন্য আপনার আইডি কার্ড আপনার প্রয়োজন হবে এবং প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবে আমি পরবর্তী স্টেপগুলো আর দেখাচ্ছি না যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা একটু ক্লিক করে দেখে নেবেন এখানে একটা কমপ্লিট হওয়ার পরে পরেরটা এনাবেল হবে যেমন আমাদের কেওয়াইসি অন কমপ্লিট হওয়ার পরে কেওয়াইসি টু এনাবেল হয়েছে তেমন আপনি যখন কেওয়াইসি টু সাবমিট করবেন কেওয়াইসি থ্রিও এনাবেল হয়ে যাবে যেহেতু এক লাখ ইউএসডিটি একটা বড় অ্যামাউন্ট তাই আমি মোটামুটি ধরে নিচ্ছি যে আপনাদের এই কেওয়াইসি ওয়ান দিয়েই আপনাদের চলে যাবে তারপরে আপনি চাইলে অবশ্যই করে নেবেন এখানে খুব কঠিন কিছু নেই একটু শুধু পড়বেন প্রত্যেকটা স্টেপে কি বলছে আপনি ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা স্টেপে তারা সিগনাল দিয়ে দিবে কি করতে হবে সেইভাবে করে নেবেন আমাদের সাথে থাকবেন যে কোনো মতামত প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারেন টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে চাইলে আমাকে টুইটারেও ফলো করতে পারেন ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে